তোমার রাঙা পায় মন আমার নেচে নেচে গায় যিশু তুমি সাথে আছো তাই মন আমার উড়ে উড়ে যায় ও যিশু তোমার রাঙা পায় মন আমার নেচে নেচে গায় যিশু তুমি সাথে আছো তা আমি যেখানে যাই তুমি থাকো সেথায় তাই আমি করি না ভয় আমি যেখানে যাই তুমি থাকো সেথায় তাই আমি করি না ভয় মন আমার উড়ে উড়ে যায় দৃশ্য তোমার না পায় মন আমার নেচে নেচে গা বেঁচে আছো তাই আমাকে জড়িয়েছো বন্ধু হয়ে তুমি পাশে রয়ে জড়িয়েছ বন্ধু হয়ে তুমি পাশে রয়েছ তাই আমি যেখানে যা প্রভু তুমি আছো সে তাই আমি যেখানে যা প্রভু তুমি আছো সে মন আমার উড়ে আমার নিচে নিচে গা যিশু তুমি সাথে আছো তা